আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে যথারীতি আমরা চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন কিংবা ধর্ম পালন এসব নিয়ে এক এক সময় এক এক কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সময় তার কথা বলা থেকে স্পষ্ট মিথ্যে বলেছিলেন তিনি এটা বোঝা যায় দেরিতে হলেও বিষয়টি স্বীকার করে নিলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা কেন মিথ্যে বলেছিলেন দিয়েছেন সেই ব্যাখ্যাও সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অপু বিশ্বাস এবং স্বীকার করে নিয়েছেন এ সব কিছুই শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় তিনশো সেকেন্ড নামের এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিপ্লব নামের এক ভদ্রলোক অনুষ্ঠানে উপস্থাপকের ধর্ম বিষয়ক প্রশ্নে বিশ্বাস বলেন আসলে সত্যি বলতে গেলে কি আমি কিন্তু কখনো আমার ধর্ম পরিবর্তন করিনি আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে যেমন ধরেন প্রথম দিকটায় শাকিব খান যখন আমার স্বামী ছিলেন তাকে সাপোর্ট দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে ছিল যদিও আমি বলতাম কি সাকিব কবে বিয়ে করছো কিন্তু তখন আমরা রানিং স্বামী স্ত্রী ছিলাম এমনকি অনেক প্রোগ্রামে হয়তো রিভিউ দেখে দেখতে পারবেন সেখানে সাকিবকে আমি প্রশ্ন করতাম সাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো যে আমাদের বিয়ে কখন কি হচ্ছে আমি ওর বিয়ের ডালা সাজাবো এসব কথাবার্তা বলা শেষে রাতে গিয়ে ওকে আবার বাসায় রান্না করে খাওয়াচ্ছি তিনি আরো বলেন যখন সবাই জানলো আমি বিবাহিত মুসলিম ধর্মের একজন ছেলেকে বিয়ে করার কারণে আমিও মুসলমান কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো করতে হয় সেগুলোর কোনোটি করেনি শাকিব খান প্রয়োজনে দর্শকদের মিথ্যে বলেছেন মাঝে মাঝে এই প্রসঙ্গে অপু বলেন সেটা আমার ছেলের জন্য কেন মিথ্যে বলেছি যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে শাকিবকে আমি বিয়ে করেছি সে একজন মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক যেমন আমি বিয়েটাকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে আমি বিয়েটা প্রকাশ করেছিলাম অনুষ্ঠানে উপবিশ্বাস আরো বলেন বেলা শেষে একটা সময় আমি ভুলে গেছি যে আমিও মানুষ আমাকেও মরতে হবে আমি যদি মারা যাই তখন আপনারা আমাকে কি করবেন কবর দেবেন না আমাকে আগুনে পোড়াবেন এটা নিয়ে নিশ্চয়ই আপনারা কনফিউজড হয়ে যাবেন কারণ আমার সাথে তো শাকিব খানের সংসারটাই নেই তো আমাকে তো আমার সত্যটা এখন বলতে হবে আমি যখন বাচ্চা পেটে নিয়েও ঘুরেছি আপনারা কেউ জানতেন না সবাই বলতেন অপু উধাও আমার রানিং কাজ ফেলে অপু চলে গেছে কিন্তু একটা সময়ের ব্যবধানে যখন আপনারা জানতে পেরেছেন অপু তার বেবি হওয়ার জন্য উধাও হয়েছে ছেলে আব্রাহাম খান জয়ের ধর্ম প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন আমার ছেলে জন্মগতভাবে মুসলিম যেহেতু তার বাবা একজন মুসলিম আর এটা ভবিষ্যৎ বলে দেবে আমার ছেলে কোন ধর্মের অবলম্বী হতে চায় উল্লেখ্য দু সালে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস মিডিয়া পাড়ায় তাদের বিয়ে নিয়ে নানা রকম গুঞ্জন ছিল কিন্তু তারা গোপন করেছিলেন বিষয়টি দু সালের দশ এপ্রিল একমাত্র সন্তান জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ের খবর প্রকাশ করেন অপু বিশ্বাস বিয়ের খবর প্রকাশের কয়েক মাস পর অপু বিশ্বাসের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় শাকিব খানের উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপবিশ্বাস বলেন আপাতত একাই আছেন তিনি আব্রাহাম খান জয়কে নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি জয় এখন স্কুলে যায় মায়ের সাথে খেলতে চায় ছেলেকে অনেক সময় দিতে হচ্ছে এই ব্যস্ত অভিনেত্রীকে যদিও চলচ্চিত্রের তেমন কোনো কাজ পাচ্ছেন না উপবিশ্বাস কিন্তু শোরুম উদ্বোধন এবং মঞ্চের কিছু কাজ নিয়ে নিতান্তই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী আবার বিয়ে করছেন কিনা এ প্রশ্নের উত্তরে অপু বলেন এভাবে তো একটা মেয়ের জীবন চলতে পারে পারে না নিশ্চয়ই কাউকে না কাউকে দরকার আছে তবে আপাতত জয়ের দিক চিন্তা করে তিনি বিয়ে ব্যাপারে কিছুই ভাবছেন না তিনি উপস্থাপককে আরো বলেন মিডিয়া পাড়ার কোনো কোনো নায়ক এবং প্রবাসী অনেক ব্যবসায়ীকে জড়িয়েও তার বিয়ের গুঞ্জন রটেছে কিন্তু এগুলো সবই ভুয়া এগুলো শুনলে তার হাসি পায় বলে উড়িয়ে দিলেন তিনি হ্যাঁ দর্শক অপু বিশ্বাসের কথা মতে এটাই বোঝা যায় আপাতত তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন না কিংবা আপাতত তার বিয়ে কারোর সাথে ঠিকও হয়নি তাহলে কবে অপু বিশ্বাস বিয়ের